সম্মানিত দূরের এবং কাছের সকল ভিউয়ার এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি Subrata Saha workshop super mechanical Khulna polytechnic institute Khulna আমার সেশনে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো এখন ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে সেশন অনুষ্ঠিত হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে আলোচনা করব দশম অধ্যায়ের উপরে বিভিন্ন প্রকার স্ক্রু থ্রেড পরিমাপের পদ্ধতি বিষয়ের উপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায়ে যে সকল বিষয় আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত আছে সার্বিক বিষয় বিবেচনা করে স্ক্রিনে তোমরা যে সকল বিষয়টুকু দেখতে পাচ্ছ আমি সেই সকল বিষয়ের উপরে আজকে আলোচনা করব বেস্ট সাইজ অফ এর সংজ্ঞা বেস্ট সাইজ অফ এর সূত্র এবং এয়ার প্রতিপাদন বিষয়ে আমরা আলোচনা করব মাইক্রোমিটারের সাহায্যে স্ক্রু থ্রেড পরিমাপের পদ্ধতি নিয়ে এবং তিন তার পদ্ধতিতে স্ক্রু এর কার্যকরী ব্যাস নির্ণয় এই সম্পর্কিত আলোচনাগুলো আমরা আজকে করব শিক্ষার্থীবৃন্দ যদি আমরা এই আলোচনাগুলো করতে পারি তাহলে সেশন শেষে তোমরা এই সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে বেস্ট সাইজ অব এর সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে বেস্ট সাইজ অব এর সূত্র জানতে পারবে এবং ইহা প্রতিপাদন করতে পারবে মাইক্রোমিটারের সাহায্যে স্ক্রু থ্রেড পরিমাপের পদ্ধতি সম্পর্কে জানবে এবং তিন তার পদ্ধতিতে স্ক্রু এর কার্যকরী ব্যাস নির্ণয় করতে পারবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই আলোচনা শেষে যে সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবে তার সাহায্যে এই অধ্যায়ের অপরাপর বিষয় সম্পর্কেও তোমরা সার্বিকভাবে সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং অপরাপর বিষয়গুলো সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের জন্য নির্ধারিত যে ত্রিশ মিনিট সে বিষয় সেই সময়টুকুকে আমরা এভাবে বিভাজন করে নিতে চাই সূচনা বক্তব্য এবং শুভেচ্ছা বিনিময় এবং পূর্ব পাঠের পুনর আলোচনার জন্য আমরা চার মিনিট বরাদ্দ রেখে এবং শেষের দিকে ধন্যবাদ জ্ঞাপন বাড়ির কাজ এবং প্রশ্নোত্তরের জন্য দশ মিনিট বরাদ্দ রেখে আমরা মূল আলোচনার জন্য ষোলো মিনিট রেখে আমরা আলোচনাটি শুরু করতে চাই প্রথমে আমরা পূর্ব পাঠের পুনর আলোচনা বা রিভিউ বা রিক্যাপিং আমরা নিয়ে একটা আলোচনা করতে চাই গত সেশনে আমরা সাইন বারের নীতি সাইন বার এবং স্লিপ গেজ ব্যবহার করে কোণের মান হিসাব করা ডপটেল গ্রুপ ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল ও সাইজ হিসাব করার বিষয়ের উপরে আমরা আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত সেশন শেষে তোমরা এই সকল বিষয়ে নিশ্চয়ই অনুশীলন করেছো এবং সার্বিক বিষয়ে তোমরা নিশ্চয়ই খানিকটা বিষয় রপ্ত করেছো বলে আমি আশা করি তারপর আমি একটু আলোচনা করে দিতে চাই সাইন বারের নীতিটা আমরা কি আলোচনা করেছিলাম গত সেশনে আমরা এটা বলেছিলাম যে চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম এবং ব্যাপক আলোচনা করে এরকম বুঝিয়েছিলাম যে সাইন বার হচ্ছে মূলত একটি স্টিলের বার যেটি একান্তভাবে কোন মাপার জন্য ব্যবহৃত হবে এবং ত্রিকোণমিতির সাইনের যে নীতি যে তার একটি অনুপাত থাকে বাহুর অনুপাত তার উপরে ভিত্তি করে এটি কোনকে পরিমাপ করে থাকে এবং এটি কোনকে পরিমাপ করার জন্য slip gauge vernier height gauge dial gauge ইত্যাদি অপরাপর আরও ডিভাইস সমূহের সাহায্য নিয়ে থাকে এবং একই সাথে আমরা তারপর আলোচনা করেছিলাম সাইন বার এবং স্লিপ গেজ ব্যবহার করে কি করে কোণের মানগুলোকে হিসাব করা যায় এবং তারপরে আমরা দেখেছিলাম ডকটেল গ্রুপ ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল এবং সাইজ হিসাব করা নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের প্রশ্নোত্তর পর্বে যে আমরা এ সকল বিষয় নিয়ে আরেকটু আলোচনা করার চেষ্টা করব তাহলে প্রথমে আমরা চলে যেতে চাই আজকে আলোচ্য যে বিষয়সমূহ আছে তার প্রথম অংশে বেস্ট সাইজ অফ ওয়ারের সংজ্ঞা এখানে আমরা একটু আলোচনা প্রথমেই বলে নিতে চাই বেস্ট সাইজ অব ওয়ার তাহলে ওয়ার হচ্ছে তার এবং তার আবার বেস্ট সাইজ কি এটা একটি প্রথম কোশ্চেন চলে আসে সেটাই আলোচনা হবে কিন্তু তার আগে আমরা প্রথমেই একটু কোশ্চেন করতে চাই তোমাদের মূল অধ্যায়টি কি স্ক্রু থ্রেডের পরিমাপ তাহলে স্ক্রু থ্রেড আমরা দেখতে পাচ্ছি এবং তার একটি অর্ধ অংশ এক্সিস অফ থ্রেড তোমরা দেখতে পাচ্ছ তার উপরে আমাদের থ্রেডের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি অর্ধ অংশ এই থ্রেডের কোণের মধ্যে আমরা নির্দিষ্ট মাপের তারকে বসিয়ে কোণের বিভিন্ন অংশ আমরা মাপব কিন্তু সে মাপার জন্য আমরা যে তারকে ব্যবহার করলে সর্বোত্তম সুযোগটুকু বা সুবিধাটুকু পেতে পারি সেই তারটিকেই বলা হতে পারে বেস্ট সাইজ এবং হবে কিনা সেটাই আমরা দেখতে চাই তাই না সেই কারণে আমরা এখানেই এই চিত্রের মাধ্যমে বা আমরা তাত্ত্বিকভাবে দেখে নিতে চাই বেস্ট সাইজ অব ওয়ারের সংজ্ঞাটা কেমন করে বলা যেতে পারে তাহলে প্রথমেই আমরা একটু এরকম করে দেখতে চাই একটি তারকে আমরা প্রস্তচ্ছেদ চিত্র দেখালাম এবং এই থ্রেড অ্যাঙ্গেলের মধ্যে আমরা সেটাকে প্রবেশ করালাম এবং সেখানে চিহ্নিত করা হয়েছে ওভার সাইজ আমরা কিন্তু ভালো করে অবলোকন করব যে তারটি থ্রেড অ্যাঙ্গেলের মধ্যে বসলো কোথায় কোথায় স্পর্শ করলো এবং কেমন করে তাকে ওভার সাইজ বলা হলো দেখলাম এরপরে আরেকটি তারকে বসালাম এবং সেখানে চিহ্নিত করা হয়েছে আন্ডার সাইজ ভালো করে অবলোকন করলাম ঠিক এই মুহূর্তে যদি আমরা এই তারটাকে খেয়াল করি তাহলে এটাকে আমরা দেখতে পেলাম বেস্ট সাইজ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই তিনটি অবস্থা থেকে তিনটি চিত্র থেকে আমরা একটি সিদ্ধান্তে নিশ্চয়ই উপনীত হতে পারি যে বেস্ট সাইজ কাকে বলা যেতে পারে ওয়ারের ক্ষেত্রে তাহলে এরকম একটি অবস্থা নিশ্চয়ই বলা যেতে পারে যে একটি তার যে তারটি একটি স্ক্রু থ্রেডের থ্রেড অ্যাঙ্গেলের মধ্যে অবস্থান করবে এবং অবস্থান করে পিস ডায়ামিটার যে ডায়ামিটারটি একটি কাল্পনিক ডায়ামিটার সেই ডায়ামিটার লাইনকে যথাযথভাবে স্পর্শ করবে এরকম একটি তার সেই তারটির ডায়ামিটারকেই বলা হবে হচ্ছে বেস্ট সাইজ অফ ওয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো কিন্তু একটি স্ক্রু থ্রেডের ক্ষেত্রে এই যে পিস ডায়ামিটার লাইন দিয়ে তোমাদেরকে এখানে দেখানো হয়েছে এই লাইনটি কিন্তু কাল্পনিক লাইন এই লাইনটি কিন্তু দেখা যায় না এই লাইনটি কিন্তু সহজে আমরা কোনো ডিভাইস দিয়ে সরাসরি মাপতে পারি না নানাবিধ বিকল্প উপায় নিয়ে এটাকে মাপতে হয় যেটা কিনা আমরা আজকের এই বিভিন্ন আলোচ্য বিষয়ের মাধ্যমে আমরা সেটা মাপার চেষ্টা করব সেটা আমরা একটু পরেই দেখতে পাবো কিন্তু বেস্ট সাইজ ওয়ারের সংজ্ঞায় বলা হচ্ছে এমন একটি তারের ব্যাস হবে বা সেটির সাইজ হবে যেটি থ্রেড অ্যাঙ্গেলের মধ্যে স্থাপন করলে ওই পিডি লাইনকে যথাযথভাবে স্পর্শ করবে সেই তারটির ব্যাস যা হবে সেটাকে বলা হবে বেস্ট সাইজ অফ ওয়ার আশা করি তোমরা পরিপূর্ণভাবে অনুধাবন করতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে যেতে চাই পরের আলোচনায় বেস্ট সাইজ অফ ওয়ারের আমরা তাহলে সংজ্ঞাটি বুঝলাম তারটি কেমন হতে পারে তা বুঝলাম তাহলে এই তারের ব্যাস যদি আমরা প্রতিপাদন করতে চাই এবং সেটির সূত্র কি করে বের করা যেতে পারে সূত্রের সাহায্যে কি করে ডায়ামিটার বের করা যেতে পারে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সেটাই এখন করতে চাই ঠিক আছে তো তাহলে আমরা অনুরূপ আরেকটি থ্রেড বিবেচনা করলাম চিত্রের মাধ্যমে তার মধ্যে আমরা এখন আবার সেই ক্রস সেকশনটিকে বসালাম তারের যেটি একটি পূর্ণাঙ্গ বৃত্তের চিত্র কিন্তু ওর মধ্যে আমরা একটি জ্যামিতি অঙ্কন করেছি এই জ্যামিতিগুলো কিন্তু বারবার ফিরে আসবে একবার ভালো করে দেখে নাও থ্রেড অ্যাঙ্গেল আমরা এ কে বিবেচনা করব তার মধ্যবর্তী একটি উলম্ব রেখা অঙ্কন করে সেই এ অ্যাঙ্গেলটাকে দ্বিখণ্ডিত করলাম মনে করি তার হাফ অফ অ্যাঙ্গেল আলফা এবং এই বৃত্ত যেটা ওয়ার তার কেন্দ্র মনে করি ও এবং তাহলে এই যে ও বি একটি রেখা অঙ্কন করলাম যেটাকে না এই আমার হেলানো তলকে বি বিন্দুতে স্পর্শ করলো সেটাকে আমরা ওবি দ্বারা যুক্ত করলাম এই ওবিটা কিন্তু তাহলে এই বেস্ট সাইজ অফ ওয়ারের অর্ধ অংশ হলো যাকে আমরা বলবো রেডিয়াস ব্যাসার্ধ তাহলে ওবির দ্বিগুণ হবে কিন্তু এই তারের ব্যাস যেটাই আমাদের প্রত্যাশিত বিষয় বা কাঙ্ক্ষিত বিষয় একটু আগে কিন্তু পূর্বের স্লাইড আমরা দেখিয়েছিলাম জি দ্বারা ওটাকে প্রকাশ করা হয় তাত্ত্বিকভাবে এবং প্রচলিতভাবে যেটাই হোক এখন আরেকটি বিষয় এখানে এই চিত্রে দেখতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু এই থ্রেডের মধ্যে P by two P by two P by two হিসাবে আমাদেরকে চিহ্নিত করা হয়েছে পিডি লাইন বরাবর এগুলো কি এগুলো হচ্ছে পিসের অর্ধেক দূরত্ব লিনিয়ার ডিস্টেন্স রৈখিক দূরত্ব হিসেবে দেখানো হয়েছে পিসের অর্ধেক আসলে এগুলো কিন্তু পিসের অর্ধেক যেটা কিনা পিস লাইন বরাবর চিত্রায়িত করা হয়েছে তাহলে বিসি দূরত্ব হচ্ছে পিস বাই টু বা পি বাই টু বা পিসের অর্ধেক তাহলে এই যে বিসি রেখাকে ও এ রেখা দ্বিখণ্ডিত করলো ডি বিন্দুতে বি ডি এই দূরত্বটা কিন্তু হয়ে গেল পি বাই ফোর এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এই অবস্থায় আমরা এই যে একটি চিত্র পেয়ে গেলাম জেমিতি পেয়ে গেলাম O B A D alpha এই বিষয়টাকে যদি আমরা বের করে নিয়ে যাই এবং আমরা যদি এই বৃত্তের ব্যাস বের করতে চাই তাহলে এই চিত্রটাকে আমরা বিবেচনা করতে পারি এবং এই এখান থেকে এখান থেকে আমরা জেমিতির সাহায্যে ওবির মানটা যদি বের করতে পারি তাহলে তাকে দুই দিয়ে গুণ করলে আমরা বেস্ট সাইজ অফ আর ডায়ামিটার বের করে ফেলতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে তাহলে এটা জানি যে BD is equal to P by four এবং আলফা হচ্ছে আমাদের থ্রেড অ্যাঙ্গেল এ তার অর্ধেক তাই না এটা আমরা জানি কিন্তু একটু আগেই বলেছি এই অবস্থায় আমরা কি এটা ধরে নিতে পারি না নিশ্চয়ই পারি যেটা একটু আগে বললাম বেস্ট সাইজ অফ ওয়ারের ডায়ামিটার হচ্ছে two into O B okay এই অবস্থায় আমরা কিন্তু সিম্পল জিওমেট্রির কথা গত সেশনে বলেছি এখন আবার বলছি খেয়াল করো সমকলি ত্রিভুজ ও ডি বি এবং সমকলি ত্রিভুজ ও বি এ থেকে আমরা কিন্তু বলতেই পারি ও বি ডি কোণ ইজ ইকুয়াল টু কোন আলফা এটা কিন্তু একদম সমান সমান তাই না আমরা জ্যামিতি থেকে সিম্পল জ্যামিতি থেকে পাই এটা একদম আলোচনা করার প্রয়োজন নেই বলে আমি মনে করি আমরা বড় সমকলি ত্রিভুজ এবং ছোট সমকোণী ত্রিভুজের মধ্যে কোণের তুলনা করলে এটা পেয়ে যাব ওকে আমরা এখান থেকে বলতে পারি যে ও ডিবি সমকলি ত্রিভুজ ছোট সমকোণী ত্রিভুজের থেকে cos alpha is equal to BD by OB এবং সেখান থেকে OB is equal to BD by cos alpha আমরা সহজে এটা বুঝতে পারি এবং এখান থেকে যে ওবির মানটা পেলাম সেই ওবিটাকে দুই দিয়ে গুণ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব এই অবস্থায় আমরা বলতে পারি two OB is equal to into BD into sec alpha আমরা কষ্টেক উপরে নিয়ে গেলাম এখান থেকে যদি বিডির মানটা আমরা বসিয়ে দেই তাহলে এই অবস্থাটি আমরা পেয়ে যাব আর কিচ্ছু তোমাদের বোঝার নেই দেখার নেই শুধু মানগুলো বসালেই হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি best size of wire diameter is equal to pitch by two into sec of thread angle by two শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা পরিষ্কারভাবে অনুধাবন করতে পেরেছো বেস্ট সাইজ অফ ওয়ারের সূত্র আমাদের কি হতে পারে এবং কিভাবে বের করতে হয় তাহলে বন্ধুরা আমরা এগিয়ে যাই সামনের দিকে পরের আলোচ্য বিষয় মাইক্রোমিটারের সাহায্যে স্ক্রু থ্রেড পরিমাপের পদ্ধতি আমরা এই স্ক্রু থ্রেড নানাবিধভাবে মাপতেই পারি এবং এখন যে পদ্ধতিটা আমরা দেখব সেটা হচ্ছে মাইক্রোমিটারের সাহায্যে আমরা মাইক্রোমিটারের সাহায্যে কিন্তু এতদিন অন্য কিছু মেপেছি সেটা হচ্ছে তারের ব্যাস মেপেছি অন্য কোনো লিনিয়ার ডিস্ট্যান্স মেপেছি ইত্যাদি ইত্যাদি আমরা অনেকভাবে মেপেছি কিন্তু আমরা স্ক্রু থ্রেডের যদি ইফেক্টিভ ডায়ামিটার মাপতে চাই তাহলে একটু কঠিন হবে কি হ্যাঁ হতেই পারে কেমন করে হতে পারে কারণ ইফেক্টিভ ডায়ামিটার তো হচ্ছে একটি কাল্পনিক দৈর্ঘ্য এই দৈর্ঘ্যর জায়গাটায় আমাদের মাইক্রোমিটারের অ্যানভিল এবং স্পেন্ডেলকে স্পর্শ করবে নিশ্চয়ই করবে না তাই না তার জন্য আমাদের দরকার হচ্ছে একটু স্পেশাল টাইপ অফ মাইক্রোমিটার ঠিক এই ধরনের একটি মাইক্রোমিটার যে মাইক্রোমিটারটিকে বলা হবে হচ্ছে স্ক্রু থ্রেড মাইক্রোমিটার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছি যে স্ক্রু থ্রেডের যদি আমরা ইফেক্টিভ ডায়ামিটার বা পিএস ডায়ামিটার মাপতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে স্ক্রু থ্রেড মাইক্রোমিটার আশা করি আমরা বুঝতে পেরেছি এই স্ক্রু থ্রেড মাইক্রোমিটারের সাথে সাধারণ মাইক্রোমিটারের একটি বৈশিষ্ট্যগত পার্থক্য হচ্ছে অর্থাৎ চেহারাগত পার্থক্য কিছুই না একটি মাত্র পার্থক্য সেটা হচ্ছে অ্যানভিল প্রান্ত এবং স্পিন্ডেল প্রান্ত অ্যানভিল প্রান্তে একটু খাস কাটা থাকবে এবং স্পিন্ডেল প্রান্তে একটু সূচানো থাকবে যেটা কিনা আমাদের থ্রেড স্ক্রু থ্রেডের ক্রেস্টের মধ্যে ঢুকে যাবে এবং আমাদের রুটের মধ্যে প্রবেশ করবে এবং সবথেকে একটি মজার বিষয় হচ্ছে আমাদের এই অ্যানভিল প্রান্ত এবং স্পেন্ডেল প্রান্তে মাইক্রোমিটার যখন সরবরাহ করা হয় এবং সংগ্রহ করা হয় তখন কিন্তু অনেকগুলো স্পেয়ার পার্টস এর সঙ্গে সরবরাহ এবং সংগ্রহ করা হয় যাতে কিনা স্ক্রু এর বিভিন্ন আকার আকৃতি অ্যাঙ্গেলের সাথে সাথে এই মাইক্রোমিটারটাকে পরিবর্তন করে এই প্রান্তগুলো পরিবর্তন করে আমরা ব্যবহার করতে পারি এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যখন আমাদের আমাদের পূর্বের মাইক্রোমিটারগুলো যেমন ব্যবহার করেছি অ্যানভিল এবং স্পিন্ডেল একই জায়গায় চলে আসলে আমাদের মেইন স্কেল এবং থিম্বল স্কেল জিরো লাইন একই জায়গায় চলে আসবে এখানেও ঠিক তাই আমাদের অ্যানভিলের অ্যানভিলের মধ্যে যদি স্পেন্ডেল পুরোপুরিভাবে প্রবেশ করে তাহলে কিন্তু এখানে জিরো লাইন একই বরাবর অবস্থান করবে অর্থাৎ মাপ নেওয়ার ক্ষেত্রে মাপ পড়ার ক্ষেত্রে সকল কিছু একই রকম হবে পূর্বে আমরা যেভাবে শিখেছি সেইভাবে ওকে আমরা এখন আরেকটি চিত্র খেয়াল করি আমরা যখন মাপ নিব তখন কিন্তু এইভাবে ঘটনাটি ঘটবে এইভাবে আমাদের অবস্থান করবে স্ক্রু থ্রেডের সাথে আমাদের অ্যানভিল এবং স্পেন্ডেল অবস্থানটি দেখো অ্যানভিলের মধ্যে ক্রেস্ট ঢুকে গিয়েছে এবং রুটের মধ্যে আমাদের স্পেন্ডেলের প্রান্তটি প্রবেশ করেছে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যদি অবস্থা হয় তাহলে তো আমাদের কোনো কষ্টের বিষয় নেই কোনো রকমের না বোঝার বিষয় থাকার কথা না স্ক্রু থ্রেড মাইক্রোমিটারের সাহায্যে আমরা কি করে স্ক্রু থ্রেডের ইফেক্টিভ ডায়ামিটার আমরা মাপতে পারি তাহলে আমরা পূর্বের নিয়ম অনুসারে আমরা যে জন্য জানি সেগুলো একটু উল্লেখ করি মেইন স্কেলের রেখাগুলো যথাক্রমে এক মিলিমিটার এবং পয়েন্ট ফাইভ মিলিমিটার হতে পারে এবং থিম্বলের এক ভাগের মান এতটুকু হতে পারে যদি ভার্নিয়ার স্কেল থাকে তাহলে তার লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার হবে হচ্ছে zero point zero zero one millimetre এটাই যদি হয় তাহলে মোট পরিমাপের ফর্মুলা আমরা যেটা জানি এটা আমি সেখানে আবার পুনরুল্লেখ করলাম এভাবেই হবে সেটা হবে কি অতিক্রান্ত পূর্ণ মিলিমিটার ভাগ সংখ্যা গুণ এক মিলিমিটার যোগ পয়েন্ট ফাইভ মিলিমিটার যোগ অতিক্রম করতে যাচ্ছে এমন থিম্বল স্কোয়ার ভাগ সংখ্যা গুণ zero point zero one millimetre এবং সর্বশেষে থিম্বল স্কেলের যে কোনো ভাগ রেখার সাথে অধিকতর বরাবর মিলেছে এমন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা গুণ zero point zero zero one millimetre বা লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে পরিমাপগুলো নিতে হবে এবং কিভাবে আমাদের স্ক্রু থ্রেড মাইক্রোমিটার স্ক্রু থ্রেডের সঙ্গে সমন্বয় করে মাপ নিতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যেতে চাই পরের আলোচনায় তিন তার পদ্ধতিতে স্ক্রুয়ের কার্যকরী ব্যাস নির্ণয় খুব চমৎকার একটি বিষয় একটু আগে যেরকম বলছিলাম যে স্ক্রু থ্রেডের কার্যকরী ব্যাস নানাভাবে নেওয়ার বিষয়টি আমরা এই অধ্যায়ে বেশি করে আলোচনা করব এবং শিখব এটি হচ্ছে তার একটি বিকল্প উপায় সেটি তিন তার পদ্ধতি এবং যতগুলো পদ্ধতি আমরা শিখছি শিখব তার ভিতরে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কার্যকরী বিষয় দেখো আমরা কিভাবে চিত্র দেখাচ্ছি আমরা বেস্ট সাইজ অফ ওয়ার শিখে গিয়েছি কি সেরকম তিন টুকরা তার নিলাম নিয়ে একটি স্ক্রু থ্রেড বিবেচনা করে তার এক প্রান্তে অ্যাঙ্গেলের মধ্যে একটি টুকরা বসালাম এবং অপর প্রান্তে অপর পাশে আর দু টুকরা বসালাম এই অবস্থায় আমরা vernier micrometer vernier slide calliper দিয়ে স্লাইড ক্যালিপার দিয়ে আমরা নিব সাধারণত আমরা আউটসাইড টু আউটসাইড মাপ নিলাম এরপরে আমরা তার মেজর ডায়ামিটার মাইনর ডায়ামিটার ইত্যাদি মাপ নিতেই পারি যেটা খুব কাজে আসবে বলে না কিন্তু আমরা নিতেই পারি এই অবস্থায় থ্রেড অ্যাঙ্গেল এ আমরা জানবো তার মাছ বরাবর আমি দাগ দিয়ে ভাগ করে নিই তাহলে তার অর্ধেক আলফা পরিমাণ আমরা নেপে নিতে পারি বা আমরা জানবো ঠিক এই অবস্থায় আমরা কি কি মাপ জানতে পারি আমরা সরাসরি এম এর মান জানবো এবং সরাসরি জির মান জানবো পিসের মান আমাদের জানা থাকবে সেখান থেকে পি বাই টু আমরা জানবো এই যদি হয় আমাদের প্রত্যাশিত বিষয়টি হচ্ছে আমাদের ইফেক্টিভ ডায়ামিটার বের করো যেটা চিত্রে দেখানো হচ্ছে ইর e মানটা তোমরা বের করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের টার্গেট কি আমরা বুঝতে পেরেছি তো ওকে তাহলে আমরা পাশের চিত্র খেয়াল করি যে চিত্রটি পুরনো চিত্র তোমাদের জন্য একটু আগে আমরা এই চিত্র নিয়ে আলোচনা করেছিলাম এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি সেই একই রকম জ্যামিতি যে আমরা বেস্ট সাইজ অফারের বৃত্তটা নিলাম সেখান থেকে কেন্দ্র ও আমরা এই ও বি অঙ্কন করলাম ও এ অঙ্কন করলাম আলফা কোন ধরে নিয়েছে আগে থেকেই বিডি হবে যা কিনা পি বাই ফোর এই অবস্থায় আমরা নির্ণয় করতে চেষ্টা করব ইর মানটা কি হয় আমরা এই জ্যামিতিটা কিন্তু একটু মনে রাখবো এবং এখানে এমটা কি ইটা e কি আমরা কিন্তু মনে রেখে একটু সামনের দিকে এগিয়ে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল রাখার চেষ্টা করবে আমরা চলে এসেছি এখানে এই অবস্থায় আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ইর ইকুয়েশনটা আমরা কিভাবে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা ই e কিন্তু দুই পাশ মিলে এটা কিন্তু ঠিক সেন্টার অফ অ্যাক্সিস অর্থাৎ কেন্দ্ররেখা ই ইজ ইকুয়াল টু এরকম লিখতে পারি কিনা একটু খেয়াল করি E is equal to M এই প্রান্ত থেকে একদম অপর প্রান্ত এম ওকে মাইনাস জি জি মানে মনে করি এ পাশে হাফ জি ও পাশে হাফ জি মিলে পূর্ণ জি হাফ জি কেমন করে এই যে প্রান্ত থেকে ও পর্যন্ত হাফ জি এবং অপর পাশে অপর প্রান্তে আবার এরকম হাফ জি হলে হবে একটা পূর্ণ জি এম মাইনাস জি হয়ে গেল তাহলে আর এই পিডি লাইন পর্যন্ত আসতে কি বাকি থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জ্যামিতির দিকে খেয়াল করো চিত্রের দিকে খেয়াল করো ওডি তাহলে এই প্রান্তে ওডি আর অপর প্রান্তে আরেকটি ওডি আছে সেই জন্য আমি বললাম টু ওডি বাদ দিলেই কিন্তু আমরা একদম এই পিডি লাইন পর্যন্ত চলে আসতে পারি যেটা কিনা ইফেক্টিভ ডায়ামিটারের বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই E is equal to M minus G minus two A D এই ইকুয়েশনটি ঠিক আছে তো তাহলে এখন ও ডি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে ই e পরিমাণ আমরা বের করতে পারবো এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত একটি রূপ তাহলে ওডি আমরা বের করার চেষ্টা করি এই চিত্রের মাধ্যমে ওডি আমরা এই চিত্রটি পরিষ্কার এবং আমাদের পরিচিত এখানে এই সকল কিছু পরিচিত এই ত্রিভুজ থেকে ও ডি বি ত্রিভুজ থেকে সব জানি বিডির মান জানি আলফার মান জানি ওডিটা আমরা বের করতে পারি কিভাবে আমরা সরাসরি ইকুয়েশনটা লিখতে চাই tan alpha is equal to লম্ব by O D by BD সেখান থেকে আমরা এরকম করে সরাসরি যদি লিখি তোমাদের নিশ্চয়ই আপত্তি থাকবে না E is equal to M minus G minus two into BD into tan alpha বিডির মান হচ্ছে P by four into tan alpha তাহলে সেটাকে ভাঙালে এরকম হবে এই অবস্থায় আমরা বলতে চাই কার্যকরী ব্যাস ইজ ইকুয়াল টু ই কার্যকরী ব্যাস E is equal to M minus G minus pitch by two into tan of thread angle by two আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এখানে কিচ্ছু না বোঝার নেই এবং অত্যন্ত সোজা এবং অত্যন্ত যুক্তিপূর্ণ সব বক্তব্য এবং ইকুয়েশন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি অনুধাবন করতে পেরেছ এবং এর সাহায্যে তোমরা যে কোনো স্ক্রু থ্রেডের তিন তারের সাহায্যে ব্যাস নির্ণয় করতে ইফেক্টিভ ডায়ামিটার নির্ণয় করতে বা কার্যকরী ব্যাস নির্ণয় করতে পারবে আমরা এখন চলে যেতে চাই পরের অংশে প্রশ্নোত্তরে তোমাদের এই আলোচনাগুলো থেকে অনেক প্রশ্ন থাকতে পারে যদি থেকে থাকে কমেন্টসে লিখবা আমরা আগামী সেশনে আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব তবে গত সেশনে কয়েকটি বিষয় যেগুলো ছিল তার থেকে আমি দু একটি বিষয় একটু আলোচনা করে দিতে চাই যদি কারো কোনো দুর্বলতা থেকে থাকে অস্পষ্টতা থেকে থাকে আমরা সেখানে একটু আমরা একটু সেখানে আলোকপাত করতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আসতে চাই ভি গ্রুপের অ্যাঙ্গেল নির্ণয় তোমরা চিত্র দেখতে পাচ্ছ আমরা সেখানে মনে করি ভি গ্রুপের অ্যাঙ্গেল হচ্ছে এ এবং সেখানে আমরা ব্যবহার করব দুটি ভিন্ন ব্যাসের রোলার বা বল এবং ভাইনার মাইক্রোমিটার হাইট গেজ এবং সার্ফেস প্লেট এই অবস্থায় অ্যাঙ্গেলটি যদি এ হয় এবং এখানে যদি আমরা জেমিতিটা প্রথমে তোমাদের দেখাতে চাচ্ছি চিত্রের মাধ্যমে যদি একটা উলম্ব রেখা আমরা অঙ্কন করি তাহলে অ্যাঙ্গেলটা দ্বিখণ্ডিত হয়ে গেলে বাই টু এই অবস্থায় যদি আমরা এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ ছোট রোলারের কেন্দ্র ও ওয়ান থেকে যদি একটা আমরা সমান্তরাল রেখা অঙ্কন করি ও ওয়ান বি তাহলে এখানে এই O two O one beta হয়ে যাবে হচ্ছে এই এ বাই টু কোণের সমতুল্য বা সমান এই অবস্থায় আমরা বড় রোলারের কেন্দ্র যদি আমরা ও টু বিবেচনা করি তাহলে O two O one B এই কোনটাকে বিবেচনা করে এবং O two O one B সমকোণী ত্রিভুজটাকে বিবেচনা করে আমরা কিন্তু এই কথাটি লিখতে পারি sine of A by two is equal to O two B লম্ব বাই অতিভুজ O one O two O two by B এই দূরত্বটি তোমাদের কাছে একদম স্পষ্ট এবং খুব সোজা সেটা হচ্ছে এই বড় রোলারের ব্যাসার্ধ অর্থাৎ ডি বাই টু মাইনাস ছোট রোলারের ব্যাসার্ধ ডি ওয়ান বাই টু এটা নিয়ে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা নেই কারণ কি এই ছোট রোলারের এই যে দূরত্বটুকু ব্যাসার্থ এটা বিয়োগ দিলে এই বড় রোলার থেকে ব্যাসার্থ থেকে বিয়োগ দিলে ওটু বি অবশিষ্ট থেকে যাবে কিন্তু একটি জায়গায় অবশিষ্ট বা সমস্যা থেকে যেতে পারে সেটা হচ্ছে এই ও ওয়ান ও টু এই দূরত্বটুকু আমরা কি করে বের করবো যদি এই দূরত্বটুকু বের করতে পারি এবং সেটা যদি এখানে বসাতে পারি তাহলে আমরা সাইন এ বাই টু পেয়ে যাব সেখান থেকে এ বাই টু যেগুলো সাইন ইনভার্স এত এবং এ বাই টু যদি জেনে যায় তাকে দুই দিয়ে গুণ করলে এ কোডের মান আমরা পেয়ে যাবো আশা করি তাহলে ও ওয়ান ও টুর দূরত্বটি আমরা বের করতে চাই শিক্ষার্থী বন্ধুরা আমরা ও ওয়ান ও টু দূরত্বটি বোঝার চেষ্টা করি ও ওয়ান ও টু আমরা কি লিখেছি একটু খেয়াল করো সমীকরণের দিকে তাকিয়ে O one O two surface প্লেটের উপর থেকে একদম দ্বিতীয় রোলার বা বলের উপর পর্যন্ত দূরত্বটি এইচ টু আমরা ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত এইচ টু সেখান থেকে বিয়োগ দিলাম ডি টু বাই টু তাহলে হয়ে গেল কত সারফেস প্লেটের উপর থেকে এই ও টু এই বিন্দু পর্যন্ত আমরা এই দূরত্বটুকু পেয়ে গেলাম মনে রাখি এবং আবার এই দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে H one okay H one হচ্ছে এই ছোট রোলারের উপর পর্যন্ত সেখান থেকে বিয়োগ দিয়ে half of D one by two এই ও ওয়ান পর্যন্ত তাহলে সারফেস প্লেট থেকে ও ওয়ান পর্যন্ত পেয়ে গেলাম তাহলে সারফেস প্লেট থেকে ও ও টু পর্যন্ত পাইলাম এবং সারফেস প্লেট থেকে ও ওয়ান পর্যন্ত পাইলাম যে দুটো বিয়োগ দেয় তাহলে অবশিষ্ট থেকে যাবে কিন্তু ও ওয়ান থেকে ও টু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে sine of A by two এই মানটা আমরা সহজেই পেয়ে যাব আশা করি তোমাদের কোনো সমস্যা নেই আমরা চলে যেতে চাই পরের অংশে ভি গ্রুপের সাইজ বা প্রশস্ততা নির্ণয় করা খুব কঠিন একটি বিষয় হচ্ছে যে ভি গ্রুপের উপরের প্রশস্ততা যে কোনো ডিভাইস দ্বারা মাপা সেই জন্য আমরা মনে করি এটার প্রশস্ততা ডব্লু এবং আমরা জ্যামিতির মাধ্যমে সেটা সাধারণত নির্ণয় করা হয় এবং আমরা তাই করব এই অবস্থায় আমরা এখানে ধরে নেই যে প্রশস্ততা ডব্লু এবং অ্যাঙ্গেলটা আমরা আগে থেকেই জানি মনে করি হচ্ছে এ এখানে ডিভাইস হিসেবে ব্যবহার করা হবে রোলার বা বল এবং ভাইনার মাইক্রোমিটার এবং হাইট গেস এবং সারফেস মানে শিক্ষার্থীবৃন্দ এখানে যে জ্যামিতিটা অঙ্কন করা হয়েছে সেটার দিকে আমরা একটু প্রথমে তাকাই আমরা ধরে নিয়ে আসি প্রশ্নটা ডব্লু এখানে এই ও রোলারের কেন্দ্র ও থেকে আমরা এই স্পর্শক বিন্দু পর্যন্ত একটি রেখা অঙ্কন করলাম যেটা এর উপরে লম্ব হয়ে গেল ও ই e। এবং এই ভূমির সঙ্গে সমান্তরাল করে ও বি অঙ্কন করলাম তাহলে এইখানে যে কোনটা তৈরি হলো সেটা নিশ্চয়ই এ বাই টু পূর্বের অনেকগুলো চিত্রে কিন্তু আমরা এই কোনটি বারবার বের করেছি সিম্পল জিওমেট্রি বারবার বলেছি এটা নতুন করে আলোচনা করার কিছু নেই কিন্তু এখানে একটি কোন এ বাই টু হলো কিনা কেমন করে এটা একটু বলার বিষয় আমরা এখানে যদি একটি এ কোনকে দ্বিখণ্ডিত করার জন্য একটি উলম্ব রেখা কল্পনা করি ও এ রেখা তাহলে বি সি রেখাটি তার সমান্তরাল এবং ডি ই এ তার সংযোগ রেখা তার অবশ্যই এই কোনটি হবে হচ্ছে এ বাই টু তোমরা এটি নিশ্চয়ই বুঝতে পারছো এই অবস্থায় আমরা এই কোণটিকে এ বাই টু পেয়ে গেলাম এখন তোমরা চিত্রের দিকে খেয়াল করো ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা এই ইকুয়েশনটি লিখতে পারি কিনা two into OB plus two into DC খেয়াল করো ওবি এতটুকু তার দ্বিগুণ এতটুকু এই পর্যন্ত আবার একই সাথে ডিসি এতটুকু এরকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে এই পাশে আরেকটু ডিসি আছে তাহলে যদি ওবি এবং ডিসির মান আমরা পেয়ে যাই তাহলেই কিন্তু আমরা পরিষ্কারভাবে ডব্লুর মানটা বের করে ফেলতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে জ্যামিতির মাধ্যমে ওবি এবং ডিসির মানটা বের করা তাহলে আমরা প্রথম দেখি ত্রিভুজ বিওই e, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ওবির মানটা কি করে পেতে পারি cos of A by two সমকোণ সমকোণ কোনটা ই e কোনটা এই অবস্থায় cos of A by two is equal to লম্ব বাই সরি ভূমি বাই অতিভুজ ও ই e, ভূমি ও ই এবং অতিভুজ হচ্ছে ও বি এই অবস্থা থেকে আমরা O B is equal to বলতে পারি D by two by cos A D by two কেন এই ওইলি হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ বাই ডি বাই টু আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে ওবির মানটা পেয়ে গেলাম এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক ওই যে বি সি ডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা আবার এরকম বলতে পারি tan of A by two is equal to লম্ব বাই ভূমি লম্ব কোনটা ডিসি আর ভূমি হচ্ছে বিসি এই অবস্থায় থেকে আমরা সব পাবো কিন্তু বিসির মানটা আমরা পেতে চাই ওকে বিসির মানটা কি করে পাবো বিসির মানটা পাবো হচ্ছে এই উচ্চতাগুলো থেকে খেয়াল করো আমরা এই ভি ব্লকের নিচ থেকে উচ্চতা এইচ ওয়ান সেখান থেকে আবার ভি ব্লকের উপর পর্যন্ত H two okay fine fine কিন্তু আমরা এই ও বিন্দু থেকে রোলারের উপর পর্যন্ত দূরত্ব তো আমরা জানি ডি বাই টু তাই খেয়াল করো বিসি সমান সমান কি লিখেছি D by two minus H one by H two তো H one minus H two হলে এতটুকু হলো আর ডি বাই টু থেকে যদি এতটুকু বিয়োগ দেই তাহলে কিন্তু বিসি অবশিষ্ট থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে যদি আমরা সেই বিসির মানটা বসে দিতে পারি তাহলে আমরা ডিসির মানটা এখান থেকে এই বজ্রগুণন করে আমরা ডিসির মানটা পেয়ে যাই তাহলে ডিসির মানটা পেয়ে গেলাম ওবির মানটা পেয়ে গেলাম এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে ডব্লুর মানটা পরিষ্কারভাবে পেয়ে যাবো খুব সহজ একদম সহজ জ্যামিতি সহজ বীজগণিত এবং সহজ যুক্তি শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এখন চলে যেতে চাই ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল বের করার জন্য আমরা কি কিভাবে বিবেচনা করতে পারি এবং কি করে বের করা যেতে পারে জ্যামিতির মাধ্যমে ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল মনে করিয়ে এবং সেখানে আমরা ডিভাইস ব্যবহার করব দুটি ভিন্ন ব্যাসের ball vernier micrometer height gauge এবং সারফেস প্লেট একটি দারুণ সতর্কতার বিষয় মনে রাখবে এখানে ছোট যে বলটি ব্যবহার করব সেটি এমন ব্যাসের হতে পারবে না যেটি কিনা এই ট্যাপার্ড হোলের নিচের প্রান্ত দিয়ে কিন্তু বের হয়ে যেতে পারবে না অবশ্যই একটু বেজে থাকতে হবে বা উপরে অবশিষ্টতার দূরত্ব থাকতে হবে যেমন করে চিত্র আমরা দেখিয়েছি ওকে এই অবস্থায় আমরা যেভাবে জ্যামিতিটা অঙ্কন করেছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই O two O one S অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল এ বাই টু সমান এবং পূর্বের যে আলোচনাগুলো জ্যামিতি সেখান থেকে আমরা নতুন করে আলোচনা কিছু করতে চাই না সিম্পলি আমরা বলতে চাই sine of A by two is আমরা লিখতে পারি ও টু এস অর্থাৎ লম্ব বাই আমাদের অতিভুজ ও ওয়ান ও টু আমাদের সব পাবো এখান থেকে ও টু এস এর পরিমাণটা R two minus R one আমরা বলতে পারবো কেমন করে ব্যাসার্ধ আর ওয়ান এবং ব্যাসার্ধ আর টু এটা আমাদের একেবারে পরিষ্কার বিষয় কিন্তু ও ওয়ান ও টু দৈর্ঘ্যটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না এটাই আমি তোমাদের কাছে আশা করি তাহলে ও ওয়ান ও টুর দৈর্ঘ্যটা কী করে হলো আমরা এটা একটু বিবেচনা করার চেষ্টা করি দেখো আমরা কি করে লেখলো O one O two H one আমরা দেখি ছোটর বলের উপরের প্রান্ত থেকে একদম ট্যাপার্ড হোলের উপর প্রান্তে এইচ ওয়ান যোগ এইচ টু একদম উপর প্রান্তে চলে গেলাম বড় বলের তাহলে হয়ে গেল এখান থেকে এই পর্যন্ত বিয়োগ আর টু তাহলে বিয়োগ ওখান থেকে চলে আসলাম একদম এই ও টু পর্যন্ত তাহলে কোন পর্যন্ত চলে আসলাম এই এই ছোট বলের উপর থেকে ও টু পর্যন্ত এতটুকু পেয়ে গেলাম তাই না এর সঙ্গে যদি আরো ওয়ান যোগ করি তাহলে তো ও টু পর্যন্ত ও ওয়ান আমরা পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যুক্তিটা তাহলে ও ওয়ান ও টু আমরা দূরত্ব পেয়ে গেলাম এখন মানটা বসিয়ে দিলেই sine of A by two পেয়ে যাব সেখান থেকে আমরা এর মানটা কোন এর মানটা আমরা সহজেই বের করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অবস্থায় যদি এমন হয় যে দুটো রোল বল আমরা এমন নিয়েছি যে সেটা দুটো বলে হোলের মধ্যে অবস্থান করছে তাহলে চিত্রটা কিন্তু একটু ভিন্ন রকম হয়ে যাবে এই অবস্থায় ও ওয়ান ও টু দূরত্বটাও কিন্তু একটু ভিন্নভাবে ইকুয়েশনটা হয়ে যেতে পারে এবং হবে অবশ্যই আমি তাই চিত্র দুইয়ের বেলায় ও ওয়ান ও টুর দূরত্বটা কেমন হবে তোমাদেরকে দেখিয়েছি এবং তোমরা এটা নিশ্চয়ই নিজেরাও বের করতে পারবে একটু বিবেচনা করবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত সেশনের আলোচনার থেকে খানিকটা আলোচনা করে তোমাদেরকে একটু রিমাইন্ডার করে দিলাম যে কিভাবে কি বিষয়গুলো ঘটে তোমরা দেখে নিলে তাহলে আমরা আজকের সেশনের এই আলোচনাগুলোর মাধ্যমে আজকের সেশনের সকল আলোচনা শেষ করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের যে আলোচ্য বিষয় ছিল দশম অধ্যায় তার থেকে তোমাদের বাড়ির কাজটি হচ্ছে স্ক্রু থ্রেডের কার্যকরী ব্যাস নির্ণয়ে ব্যবহৃত বেস্ট সাইজ অব ওয়ারের ব্যাস নির্ণয়ের সূত্র চিত্রসহ খাতায় প্রতিপাদন করো আমি আবার বলছি স্ক্রু থ্রেডের কার্যকরী ব্যাস নির্ণয়ে ব্যবহৃত বেস্ট সাইজ অব ওয়ারের ব্যাস নির্ণয়ের সূত্র চিত্রসহ খাতায় প্রতিপাদন করো খুব সোজা তোমরা ভালো করে বুঝতে পেরেছ আশা করি এই বিষয়টি সুন্দর করে চিত্র আঁকবে এবং সুন্দর করে ব্যাখ্যা দিয়ে সূত্রের সাহায্যে তোমরা এটি উপস্থাপন করে খাতায় সংরক্ষণ করবে এবং তোমাদের বিষয় শিক্ষককে দেখিয়ে তার নম্বর নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধরে তোমরা যে আমার সেশনে অংশগ্রহণ করলে তার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং অংশগ্রহণকারী সকল সম্মানিত ভিউয়ার তাদেরকেও ধন্যবাদ এই সেশনটি পুনরায় দেখার জন্য উজ্জ্বল রঙের যে ওয়েবসাইটটি আছে সেটি ভিজিট করার জন্য আমি অনুরোধ রাখছি এবং সবশেষে সকলকে পুনশ্চ ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমার সেশনে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমার সেশনটি এখানেই শেষ করছি সকলকে আবারও ধন্যবাদ